সে খাইছে আমার এটা তুই খাইছস নেবে আমার এটা তুই খাইছস নি দেখি তোর মুখ দেখে টেবিল উপর থেকে তুই নিয়ে খাইছস নি আমার এটা একটা দিন আমি আইয়া পাই না নামাজা গেছে টেবিলের উপরে আলোর চোপ থইয়া এখন নাই হয়ে গেল এটা হয়ে গেছে এগু এগুলোর কিন্তু ভাব আসেন আটি আটি তো কি খাইল থেকে আইয়া যদি আমি আলুর চপ না পাই তোমরা কল্টিন ধরে আলুর চপ বানাই খামড়াইয়া খাইলিমো